বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে খাচ্ছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ অবশ্যই বলুন আল্লাহ আকবার তার নাম হলো কি বাবা এই বাবা দুটি বর্ণের অতি ক্ষুদ্র একটি শব্দ এই শব্দটি অতি ক্ষুদ্র হলেও তার বিশালতা অনেক বড় বাবা আমার কাছে বটবৃক্ষ আজকের এই দিনে আমি নিজেও একজন বাবা নিজের প্রয়োজনে যখন কোনো কিছু বাবা কিনতে যায় তখন সন্তানের প্রয়োজনটা আগে চোখে বাসে বাজারের সবচেয়ে দামি জিনিসটা সন্তানের জন্য কিনতে মন চায় বাবার ঠিক কিনা বাবা নিজে খম খেয়ে সন্তানদেরকে খাওয়ান বাবা নিজে না পড়ে সন্তানদেরকে পড়ান তার নাম হলো বাবা এই জন্য আমি বলি welcome back to all father পৃথিবীর সকল বাবা সুখে হোক যে সমস্ত বাবারা দুনিয়া ছেড়ে বাবা হিসাবে পরপারে চলে গিয়েছে আল্লাহ তুমি পৃথিবীর সকল বাবাকে জান্নাতুল ফিরে দাও নসিব করে দিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর হযরত আদম ছেলে মেয়ের চেহারা দেখে শান্তির স্বপ্ন দেখেছিলেন আদমের শান্তির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেলেন আদমের কথা কাবিল শুনতে রাজি নয় সেই আদমের কথা মতো বিবাহ করবে না হজরত আদম বাবা হিসেবে তাদের মধ্যে একটা সুরাহা করতে চাইলেন বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিলেন বাবা আদম বুঝালেন তোমরা পরস্পর ঝগড়া করো না পৃথিবীতে তোমরা ঝগড়া করলে তোমাদের মান সম্মান কমে যাবে তোমাদের একতা তোমাদের শক্তি তোমাদের ইউনিটি নষ্ট হবে তোমাদের এত্তাহাদ এত্তেফাক নষ্ট হবে তোমরা ঝগড়া করো না কাবিল বুঝল না কাবিল তার কথার মধ্যে সেই অটল রইল হজরত আদম বলেন ঠিক আছে তোমরা দুজনেই আল্লাহ রাস্তায় কোরবানি দাও যার কোরবানি আমার আল্লাহ কবুল করবেন সেই আমার সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সোহান বাবা হল সন্তানের জন্য তো দরদের আদম সন্তানের উপর প্রভাব কাটালেন না মারধর করলেন না কটু কথা বললেন না বিষয়টি আল্লাহর উপর সবদ্ধ করে দিলেন তার নাম হলো কি বাবা এই বাবা দুটি বর্ণের অতি ক্ষুদ্র একটি শব্দ এই শব্দটি অতি ক্ষুদ্র হলেও তার বিশালতা অনেক বড় বাবা আমার কাছে বটবৃক্ষ আজকের এই দিনে আমি নিজেও একজন বাবা নিজের প্রয়োজনে যখন কোনো কিছু বাবা কিনতে যায় তখন সন্তানের প্রয়োজনটা আগে ঢুকে বাসে বাজারের সবচেয়ে দামি জিনিসটা সন্তানের জন্য কিনতে মন চায় বাবার ঠিক কিনা বাবা নিজে খম খেন সন্তানদেরকে খাওয়ান বাবা নিজে না পড়ে সন্তানদেরকে পড়ান তার নাম হলো বাবা এই জন্য আমি বলি welcome back to all father পৃথিবীর সকল বাবা সুখে হোক যে সমস্ত বাবারা দুনিয়া ছেড়ে বাবা হিসাবে পরপারে চলে গিয়েছে আল্লাহ তুমি পৃথিবীর সকল বাবাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি বাইর আমার বন্ধুরা আমার হজরত আদম বাবা হিসাবে বাবার জায়গা থেকে আদর আর দরবের সেনাবাহিনীর জায়গা থেকে তাদেরকে বললেন তোমরা ঝগড়া করো না তোমরা দুজনেই আল্লাহর রাস্তায় কোরবানি দাও যার কোরবানি আল্লাহ কবুল করবেন সে আমার সুন্দরী মেয়েকে বিবাহ করবে বাবা কত বড় নিয়ামত যার বাবা নাই তার পরিচয় হলো ইয়াতিম যার মা নাই তাকে এতিম বলা হয় না যার বাবা নাই সেই হলো বড় এতিম হজরত আদম কষ্ট পেলেন তাদেরকে পরামর্শ দিলেন কোরবানি দাও আল্লাহ রব্বুল আলমিন তাদের সেই কোরবানির কথা সুরায় মাইরার সাতাশ নম্বর আয়াত নাজেল করে এই উম্মতের জন্য উপহার দিলেন আল্লাহ আল্লাহ বলেন স্মরণ করুন হে আমার হাবিব সেই সময়ের কথা তারা উভয়ে কিছু একটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিলেন কোরবানি দিয়েছিলেন আল্লাহ বলেন মিন আহাদিহিমা তাদের একজনের উৎসর্গ গৃহীত হল মিনাল আখার অপরজনের উৎসর্গ আল্লাহ দরবারে গৃহীত হয়নি তাদের একজনের কোরবানি কবুল হলো আরেকজনের কোরবানি কে হলো না কবুল হলো না আদমের দুই সন্তানের ভিতরে যিনি ছিল হাবিল সেই কবে বদ্র ছিল মা বাবার অনুগত্য ছিল মা বাবার কবে কথা শুনত মা বাবার আদরের সন্তান ছিল সেই জন্ম থেকে ছোটোবেলা থেকে খুবই ভদ্র খুবই অনেস্ট খুবই পোলাইট ছিল বাবা আদম ছোটবেলা থেকে হাবিলকে একটু বেশি অন্যরকম স্নেহ করতেন তার চরিত্রের কারণে তার আচরণের কারণে কারণ তার কথায় বাবা কোনোদিন কষ্ট পায় নাই সেই ছিল শান্ত মেজাজ তার শান্ত স্বভাব এই জন্য বাবা আদম হাবিলকে তার গরু ছাগল মহিষ বা বেড়ার দায়িত্ব দিলেন কারণ সে যেন আমার এই গৃহপালিত পশুর উপর সে অন্যায় করবে না সে খারাপ আচরণ করবে না মারধর করবে না বদমেজাজ দেখাবে না অন্যদিকে কাবিল সেই ছিল বদমেজাজ রাগি টাইপের একটু অভিমানী সন্তান অভিমানী ছেলে এই জন্য আদম তাকে কৃষিকাজের দায়িত্ব দিলেন কারণ সেখানে গাছপালার সাথে রাখাওয়া সম্ভব নয় হজরত আদম বাবা বড় বুদ্ধিমান ছিলেন তারা দুজনকে কোরবানি করতে বললেন হাবিল তার পালিত সেই সুন্দর সুন্দর গরু মহি ছাগল দুম্বা ছাগল থেকে যেই দুম্বাটি বেশি সুন্দর বেশি মোটা তাজা দেখতে বেশি মায়াবী মায়াবী মনে হয় ওই দুম্বাকে কোরবানের জন্য বেছে নিলেন আর কাবিল তার শস্যকে কোরবানি করার জন্য বেছে নিলেন আদম বললেন তোমরা দুজনের কোরবানিকে পাহাড়ের উপর দুই জায়গায় রেখে আসো দুই জায়গায় রেখে আসার পরে বাবা আদম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার দুই সন্তানের মধ্যে যে সন্তান হকের উপরে আছে তুমি তার কোরবানি কবুল করে নাও সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আসমান একটা আগুন পাঠালেন ওই আগুন এসে হাবিলের দুম্বাকে কবুল করে ওই আগুন আসমানে নিয়ে যান ওই আগুন দুম্বাকে আসমানে নিয়ে যান আর হাবিলের কোরবানি কবুল হয়ে যায় আর কাবিলের কোরবানিগুলোকে বাতাসে উড়াইয়া নিয়ে যায় তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়নি ভাইর আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন আহাদিহিমা লাম ইউতাকাব্বাল মিনাল আখার এবার খাবিল তার কুরবানি কবুল না হওয়াতে সে নিশ্চিত হয়ে গেল সুন্দরী মেয়ে আর সে বিবাহ করতে পারবে না তখন সেই রাগের বসে বলেন কলা সে বলল লা আকাতুলান্নাকা আমি তোকে অবশ্যই অবশ্যই হত্যা করব জোরে বলুন না না কবুল করা না করে এগুলো কার হাতে আল্লাহর হাতে আল্লাহর বিচারের উপর সে অবাধ্য হলো একটু আগে বাবার অবাধ্য হলো আল্লাহর আদেশ নিষেধের অবাধ্য হল এবার আল্লাহর কাজের উপরে সে আরো অতিরঞ্জিত করে সেই নিজের ভাইকে হত্যা করার প্রতিশ্রুতি করল কলাম হাবিল বললেন সেই খুবই ভদ্রভাবে বললেন হাবিল বলেন যে এখানে আমার কিছু করার নাই এখানে আমার কোনো হাত নাই আমার কোনো সেখানে লবিং নাই কারণ আল্লাহর সাথে কেউ দুনিয়াবি কোনোভাবে লবিং করা যায় না আল্লাহর সাথে লবিং করতে হয় আবাদতের মাধ্যমে সাধনা করে দিলে দিলে ঠিক কিনা বলে হজরত হাবিল আল্লাহর দরবারে মোনাজাত করে দরখাস্ত দিন তার কোরবানি কবুল করালে জিব্রিল বলেন সেখানে আমার কোনো হাত নাই মিনাল মুত্তাকিন আল্লাহ রব্বুল আলমিন ধর্মবিরু মুত্তাকিনদের পক্ষ থেকেই তো আমার আল্লাহ কোরবানি কবুল করেন অবশ্যই বলুন সোহান এবার হাবিলের নরম কথায় কাবিলের মন একটু নরম হলো না এবার সে তাকে হত্যা করার জন্য এগিয়ে আসলো এবার হাবিল বলেন যদি তুমি আমাকে হত্যা করতে আমার দিকে তোমার হাতকে প্রসারিত করো মা আনা বিবা ইলাই কালি আকতোলাকা আমি হাবিল তোমাকে হত্যা করার জন্য আমি আমার হাতকে প্রসারিত করব না তুমি আমাকে হত্যা করলে আমি তোমাকে বাঁধাও দেব না আমি কোনো প্রতিরোধ করব না প্রতিহত করব না কারণ হাবিল এতই বেশি ভদ্র ছিলেন মারামারি সে পছন্দ করে না গালাগালি সে পছন্দ করে না উশৃঙ্খলা সে পছন্দ করে না সে বলা মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাই কালি আকতুলাকা তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়িয়ে দিতে পারো কিন্তু আমি তোমার দিকে আমার হাতটা বাড়িয়ে দিব না হাবিল বলেন ইন্নি রব্বাল আলামিন কেননা আমি বিশ্ব জগতের পালন কর্তা আমি আল্লাহকে বয় করি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম হাজরত হাবিল ইবিন আদম এবার সে বলেন ইন্নি উরিদু আন্তাবুআ বিইসমি ওয়া ইসমিকা আমি চাই আমার পাপ এবং তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নাও কারণ তুমি যদি আমাকে হত্যা করো আমি শহীদ হয়ে যাব আমার সমস্ত গুণা পাপ তোমার কাঁধে চলে যাবে আমি আল্লাহর কাছে আরো নিষ্পাপ হয়ে যাব আল্লাহ দরবারে আমার কোরবানি যেভাবে কবুল হয়েছে আমার শাহাদত তার চিওয়ারে বেশিভাবে কবুল হবে হাবিল বলেন আমার পাপ তোমার পাপ তুমি নিজের মাথায় চাপিয়ে নিবে যার ফলে তুমি জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে চিৎকার দিয়ে বলুন না না অসুবিধা এবার হাবিল বলেন হাবিল বলেন এটাই অত্যাচারীদের শাস্তি যারা অত্যাচারী মানুষ খুন করে তারা শুধু নিজের পাপ নেয় না যাকে হত্যা করে তার পাপ পর্যন্ত তার মাথার মধ্যে টেনে নেয় আর তারা চিরকাল জাহান নামে জ্বলবে সুখ সুখ করে তুমি শোক শোক করে তুমি কেন করো হাহতাস শোক শোক করে তুমি কেন কর হাহুতাস শক্ত মেলে না কোথা ভিতা সুখের পতিকে মরু মাঝে পতিকে মরু মাঝে খুঁজিয়া বেড়াই জল জল তো মিলে না সেথা মরেছি কা করে ছ